আমি ডুবিয়া মরিলা মরিয়া ডুবিলাম ডুবিয়া আমি ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমার প্রেমে পড়িয়া পাশে থাকো এই হে জোছনা মা কো ঠানে